আবারও বান্দরবানের তিন উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম ইয়াসিন আবারও কেন নিষেধাজ্ঞা দেয়া হলো প্রশাসন কি বলছে কাকলি আসলে পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পায় গত তেসরাই অক্টোবর থেকে কিন্তু সে সন্ধান এবং জঙ্গির আস্থানার যে প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধানের পরে কিন্তু বান্দরবানের রোমা রংসে তামসি সহ বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে তারই ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আগামীকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য রোমা রংছড়ি এবং তামসি উপজেলায় পর্যটক ভবনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছে আসলে পর্যটকদের যাতে কোনো ধরনের অভিযানের কারণে বিপদগামী সম্মুখীন হতে না হয় সেজন্য তাদেরকে নিরাপদে রাখার জন্য কিন্তু বান্দরবানের রোমা রংচুরি এবং তান্ত্রিক উপজেলা অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও তিনি আমাদেরকে জানিয়েছে পাশাপাশি সাত উপজেলায় বাকি চার উপজেলায় লামা আলীকদম নাইকঞ্চরি এবং বান্দরবান সদর উপজেলার যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো খোলা থাকার রাখার কথাও তিনি আমাদেরকে জানিয়েছে আসলে গত তেসরাই অক্টোবর থেকে পাহাড়ে জঙ্গি সন্ত্রাসী জামাতুল আল সাফিজ হিন্দা শারকিয়াত এবং পাহাড়ে জঙ্গি সন্ত্রাসী সংগঠন কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে তাদেরকে ধরতে কিন্তু র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে অভিযান পরিচালিত হচ্ছে তাদের ধারাবাহিকতা কিন্তু এই নিষেধাজ্ঞা বলে তারা আমাদেরকে প্রশাসন জানিয়েছে এই পর্যন্ত গত দশই অক্টোবর থেকে গত তেরোই মার্চ এই বছরের তেরোই মার্চ পর্যন্ত আটষট্টি জন জঙ্গি জামাতুল আনসাফিল হিন্দা সারকিয়ার সদস্যকে আটক করে র্যাব পাশাপাশি সতেরো জন কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যকে আটক করতে সক্ষম হয়ে র্যাব এর পরিপ্রেক্ষিতে এখনো তাদের তৎপরতা পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে বেড়ে যাওয়ার কারণে তাদেরকে দত্তে কিন্তু ধন্যবাদ